আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি তো অনলাইন আর্নিং গাইড চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত গত পর্বে আমরা যেটা দেখেছিলাম সেটা হলো কীভাবে একটি ফ্রি ওয়েবসাইট তৈরি করবো অর্থাৎ কীভাবে আমরা ব্লগ সাইট দিয়ে একটা ফ্রি ওয়েবসাইট করবো এবং সেই ব্লগ সাইটে কীভাবে অ্যাকাউন্ট করবো সেখানে আমরা কীভাবে থিম ইনস্টল করবো সেটা আমরা দেখেছিলাম আমরা তো গত পর্বে আমরা থিম ইনস্টল করছিলাম সেখানে একটা লোগো চেঞ্জ করলাম এতটুকু পর্যন্ত আমরা দেখেছিলাম ঠিক আছে তো আজ আমরা দেখব কীভাবে সেই থিমটিকে কাস্টমাইজ করে সুন্দর একটা রূপ দেওয়া যায় সেই ওয়েবসাইটটিকে আমাদের মনের মতো করে নেওয়া যায় সেটা আমি আমরা দেখবো তার আগে বলে রাখি তার আগে সবাইকে বলে রাখি যারা এখনও আমার গত পর্ব ভিডিওটি দেখেন নাই ফার্স্ট পার্ট যেটা যেখানে আমি ব্লগ সাইটের অ্যাকাউন্ট করে দেখাইছিলাম সেটা দেখা নাই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কটি দেওয়া থাকবে এবং ভিডিওর উপরে দেখেন আই বাটন চলতেছে সেখানে আই বাটনে ক্লিক করলে আপনার সেই ভিডিওটি অবশ্যই দেখতে পাবেন তো সবার আগে অনুরোধ করলাম সেই ভিডিওটি দেখে নিয়ে তারপরে এই ভিডিওটি দেখতে আসুন তাছাড়া আপনারা কাজের কিছুই বুঝবেন না তো সেটা দেখলে আপনারা কাজের পুরোটাই বুঝে যাবেন কীভাবে আমরা কাজ করলাম ওকে আর যারা এই মুহূর্তে আমার চ্যানেলে যুক্ত হচ্ছেন নতুন তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অন করে রাখুন এতে করে কী হবে আমি যখন যে ভিডিও আপলোড করবো সেটা আপনার নোটিফিকেশনগুলো অটোমেটিক চলে যাবে আর হ্যাঁ যারা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন আর দেরি করে শুরু করি আমাদের আজকের ভিডিও তার আগে আমরা ছোট্ট একটি ইন্ট্রো দেখে আসি তোমাদের গত পর্ব আমরা যেখানে ছিলাম সেটা হলো আমরা ঠিক একটি ব্লগে একটি অ্যাকাউন্ট করছিলাম অ্যাকাউন্ট করার পরে সেখানে আমরা একটি থিম ইনস্টল করেছিলাম জাস্ট থিমটি আমাদের ঠিক এরকম আছে আমরা থিমের মধ্যে একটি লোগো বসেছিলাম তো আমরা আজকে লোগো বসেছিলাম এবং এখানে দেখুন একটি মানে ব্যানার বসাই দিয়েছিলাম তো আমরা আজকে সেটা দেখবো এখানে দেখুন এটাকে বলা হয় ফ্যাব আইকন আমরা ফ্যাব আইকনটা চেঞ্জ করে দিয়েছি এবং চেঞ্জ করে দিয়েছি কারণ আমরা আজকে যে আমাদের মেন মেনু অ্যাড ফাংশন বা social icon social icon link up তো আমরা এগুলো আজকে দেখবো ওকে এখানে হোম অ্যাবাউট কন্ট্যাক্ট তো আমরা কি আমরা বেসিক্যালি কি জানি যে একটি ওয়েবসাইটে তিনটি বা চারটি পার্ট থাকে মেন তিনটে বা চারটা পার্ট থাকে একটি হলো হিডার একটি হলো মেনুবার এবং আর নেভিগেশন বা মেনুবার বলা হয় আরেকটি হলো কন্টেন্ট এবং ফুটার এই তিনটা বা চারটা পার্ট থাকে তো আমাদের মেনলি আর বলা যায় মেনলি ওয়েবসাইটে তিনটা পার্ট থাকে সেটা হলো হেডার কন্টেন্ট অ্যান্ড ফুটার ঠিক আছে বা হেডার বডি বা ফুটার যেটা বলা হয় তো দেখুন আমরা এই ওয়েবসাইটে কী কী করতে পারি তো আমরা এখানে আমাদের এই যে দেখুন এই থিমটিকে দেখুন থিমটির সঙ্গে জানেন থিমে দেখুন অনেকগুলো অপশন আছে এখানে হোম বাটন হোম আছে আবার এখানে ফিচারের জন্য আমাদের কিছু ড্রপ ডাউন আছে ড্রপ ডাউন ড্রপ ডাউনের মধ্যে আবার মাল্টি ড্রপ ডাউন আছে হ্যাঁ তো এখানে দেখুন আমরা অনেকগুলি অনেক কিছুই করতে পারি তো আমরা এখান থেকে দেখি হ্যাঁ। তো আমরা আমাদের এই ওয়েবসাইটের নাম দিয়েছিলাম কি Sabuj Sangha dot blogspot dot com তো আমরা দেখি এখানে একটি আমাদের একটি ওয়েবসাইট আমরা তৈরি করা আছে আমরা ঠিক এইটার মতো করে একটু ক্যাটাগরি নিয়ে তো আমরা এটা করতে পারি তাই না তো আমরা এটার মতো ক্যাটাগরি নিয়ে আমরা এখানে পোস্ট করবো পোস্ট করে আমরা দেখবো কেমন আমাদের ওয়েবসাইটটি কেমন লাগে দেখতে ঠিক আছে এখানে হোম ন্যাশনাল পলিটিক্স স্পোর্টস অনেকগুলো ক্যাটাগরি আছে তো আমরা সেইভাবে ক্যাটাগরি অনুযায়ী ধাপ ধাপে ধাপে আমরা ওখানে পোস্ট সাজাবো তো আমরা এটা দেখে দেখে একটু সাজাই ঠিক আছে তো আপনারা আপনাদের মন মতো করে সাজাবেন এতে করে আপনাদের সুবিধা হবে তো চলুন শুরু করা যাক আমরা প্রথমে যেটা করবো আমরা প্রথমে আজকে দেখবো আমরা যে আমাদের মেনু বোর্ডটি আছে সেটাকে সাজাবো তো মেনু বোর্ডটি আমরা চলে যাই লেআউটে আমাদের আমি গত পর্ব বলে দিয়েছি কিন্তু আমাদের মেন কাজটি হবে লেআউট ঠিক আছে আমরা লেআউট চলে গেলাম লেআউট দেখেন এখানে আপনার ফেব আইকন আছে ফেব আইকনে যদি আপনি এখানে এডিটে যান এটা জাস্ট এখান থেকে এই যে চুজ ফাইল বা এখানে যে ফাইলটা আছে রিমুভ করে দেন দিয়ে চুজ ফাইল করে দিয়ে আপনার যে লোগো আছে তো সেই লোগোটা বসে দিলে কিন্তু আপনার হয়ে যাবে তো আমি এখান থেকে আচ্ছা রিমুভ করে দেখাই দিই রিমুভ করে দিয়েছি চুজ ফাইল করি চুজ ফাইলে আসার পরে আমাদের যে যে ফোল্ডারে ফাইলটি আছে উপরে যে লোগোটাসটা চেঞ্জ হয়ে যাবে দেখুন ওটা লোগোটা চেঞ্জ হয়ে গেছে ঠিক ওকে তো এখন আমরা যেটা করবো সেটা হলো আমাদের আমরা চাইলে যে হেডার আছে হেডারটা চেঞ্জ করতে পারি হেডারের যে লোগোটা আছে তো হেডার হেডার লোগো যেখানে দেখুন সবুজ শঙ্খ বা এখানে দেখুন এখানে একটা হেডার অ্যাডস অ্যাড দ্য যেটা এইটা অ্যাড একটা আমরা অ্যাড বসাইতে পারি ঠিক আছে তারপরে মোবাইল সেটিং লোগো সেটিং সেটা আমাদের মোবাইল লোগো থাকে কেমন সেটিং হবে সেটা আমরা করতে পারি যেগুলো আমরা এখান থেকে জাস্ট আমরা মেন মেনুতে কাজ করি ঠিক আছে আমাদের হেডার লোক কি আমরা জাস্ট এখানে এডিট করবো এডিট করে দেখুন সেমভাবে এখান থেকে দেবো ইমেজ দিয়ে আমরা এখান থেকে একটা ইমেজ সেট দিয়ে সেভ করে দেবো ব্যাস আমাদের লোগোটা হয়ে যাবে লোগোটা অলরেডি গত ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তো আমরা আজকে মেন মেনুটা কিছু ডিজাইন করি মেন মেনুতে যাই মেন মেনু দেখুন মেন মেনুতে যখন আমরা এডিটে ঢুকলাম এডিটে যাবার পরে ঠিক এই জায়গায় সব ফিচারগুলোই দেওয়া আছে ঠিক আছে তো আমরা দেখি আমরা হোম বাটন তো হোম থাকবেই ফিচারে আমরা কী রাখতে পারি ন্যাশনাল রাখতে পারি তাই না আমরা ন্যাশনাল রাখতে পারি তো আমরা একটু আমি পেজটাকে ছোটো করে দিচ্ছি এটাকে একটু আলাদা পার্ট করে নেব সেই ফিচারটাকে ফিচারটাকে পরেই দেবো ফিচারটাকে আমরা কী করবো প্রথমে ফার্স্টে মাল্টি ডকুমেন্টারে থাক আমরা এখানে আমরা চাইলে এখান থেকে দেখুন আমরা চেঞ্জ উপরে নিয়ে যেতে পারি এখানে দেখুন উপরে আমরা এই মেনুটাকে ঠিক আমরা উপরে নিতে চাচ্ছি আমি ড্রপডাউন ডাউন মেনুটা যেটা সেটা সেটা পরে দেবো আমি যেটাতে ড্রপ ডাউন করা নাই সেটা আমি একটু উপরে নিয়ে যাবো আমি এখন এটা ক্যারিট করব শিকা হোমের পরে আমরা দেবো কি ন্যাশনাল দেবো এখন এডিট আমরা ন্যাশনাল দেবো ন্যাশনাল ওকে সেভ ঠিক আছে এরপরে আমরা আইটি দেবো সেটা হচ্ছে ডকুমেন্টকে উপরে নিয়ে দেবো ডকুমেন্ট আমরা ডকুমেন্টারে আমরা কি করে দিই আমরা ডকুমেন্টারে পলিটিক্স বানিয়ে দিই আপনারা আপনাদের মতো করে আপনাদের সাইডে যেটা যেটা প্রয়োজন আপনারা সেটা সেটা করে নেবেন ওকে পলিটিক্স সেভ দিয়ে দিলাম এরপরে আমরা যেটা আছে আমাদের যে ফিচারটারে আমরা ফিচার রাখবো আমরা একটা স্পোর্ট দিয়ে দেবো শর্ট ক্যাটাগরির ভিতরে কিছু কিছু কি করতে পারি আচ্ছা আমরা যতটুকু করছি এতটুকু আমরা একটু সেভ করে দিই সেভ করে দেখি আমাদের পেজটিকে ঠিক কেমন দেখাচ্ছে ওকে আমরা যাই একটু রিফ্রেশ করি দেখুন এখানে আপনার খেয়াল করুন যেমন আছে আমরা এখন রিফ্রেশ করে আমাদের কী কী পাওয়া যায় দেখি দেখুন আমাদের যথারী home national politics sports sports মানে মাল্টি ড্রপডাউন অনেকগুলো ড্রপডাউন আছে আমাদের এত ড্রপডাউন কি আসলে প্রয়োজন হবে আমার জন্য বেশি মনে আমাদের স্পোর্টস যেহেতু এখানে আমাদের জাস্ট কয়টা চারটা হলে হবে যেমন ধরেন এখানে আছে ফুটবল ক্রিকেট আইপিএল বিপিএল দিয়ে দিচ্ছি জাস্ট এতটুকু হলেই যথেষ্ট তো আমাদের এত মাল্টি ড্রপ ডাউনের প্রয়োজন হবে না তো আমরা সেগুলো কেটে দিতে পারবো ওখান থেকে চাইলে তো আমরা এখানে জাস্ট রাখবো এক দুই তিন চারটা অপশন রাখবো চারটা অপশন রেখে বাকিগুলো কেটে দিতে পারবো ঠিক আছে চারটা অপশন আমরা আবার এখানে যাই আপনারা চাইলেই রাখতে পারেন সমস্যা নেই আমি জাস্ট এখানে বল বা ক্রিকেট যেটা সেটা এখানে IPL, BPL ওখানে আরেকটি জিনিস যেটা সেটা হলো যে আপনার ওখানে ড্রপডাউনে যখন দেখবেন ড্রপডাউনের আগে দেখুন একটা করে যে গেটার দেন এটা দিয়ে দিতে হবে আপনাকে যদি না দেন হাইপেন যদি না দেন তবে আপনার সেটা কিন্তু ড্রপডাউন থাকবে না ড্রপডাউনের ক্ষেত্রে এটা দিতে হবে আরেকটি আমাদের লাগবে সেটা হলো কি বিপিএল আমরা চাইলে আরও একটি ড্রপডাউন এখানে রাখতে পারি বাট আমরা আগুনা দেখি সেভ করে দেখি আমাদের পেজটি কেমন লাগে একটু ওয়েট রিফ্রেশ দেই রিফ্রেশ দেওয়ার পর যদি আমরা এখন যাই দেখুন ফুটবল ক্রিকেট আইপিএল বিপিএল এটা আছে আমাদের তো এইগুলো তো প্রয়োজন হলে এখান থেকে আমরা এগুলো বাদ দিয়ে দেবো যেটা যেটা প্রয়োজন হয় সেটা সেটা রাখবো বাকিগুলো বাদ দিয়ে দেবো ঠিক আছে তো আমরা আবার এখানে এডিটে যাবো এডিটে যাবার পরে যেটা করবো সেটা হলো যে আমরা এখান থেকে এন্টারটেনমেন্ট বিপিএল এর পরে একটা এন্টারটেনমেন্ট অপশন থাকবে এখানে এডিটে যাই জাস্ট এখান থেকে আরেকটা অপশন চলে আসবে জাস্ট এইটাকে আমরা কেটে দেবো আমরা দেবো এন্টারটেনমেন্ট এন সেভ দিলাম এন্টারটেনমেন্ট তারপরে আমরা লাইফ স্টাইল দিতে পারি সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি পেজের মধ্যে এডিট করে জাস্ট ভিডিও বানিয়ে দেবো ভিডিও ভিডিও ভিডিও ভিডিও আর কি দেওয়া যাইতে পারে আমি দেখি সেভ দিয়ে দেখি আমাদের পেজটি এখন কেমন দেখায় ডিজাইনের কোনো শেষ নেই ডিজাইনটা আসলে সবার নিজের মন মতো আপনি কীভাবে ডিজাইনটি দেখাচ্ছেন কী ডিজাইন দেখাবেন তো আমি দেখুন এখানে আমাদের এখন অনেকগুলো অপশন চলে আসছে আমরা হোম আছে national politics sports football cricket IPL BPL entertainment lifestyle video ঠিক আছে ডাউনলোড দিস টেম্পল আমরা এখানে আরও অপশন চাইলে যোগ করতে আমাদের যে কয়টি লাগবে তো আমাদের আমি যেহেতু এইটা ধরে ধরে করবো তো আমাদের এত কিছু লাগতেছে না আমাদের ভিডিও পর্যন্ত ক্যাটাগরিতে আমি আরও কিছু অপশন রাখতে পারি ঠিক আছে কি ক্যাটাগরি ক্যাটাগরি ক্যাটাগরি হিসেবে আমি রাখতে পারি আসলে ক্যাটাগরি আমি রাখবো না আমি এডিটে যাই এডিটে যাওয়ার পরে দেখি আর কি করব আর শুনে রেখে দেব ফটোস সেভ দেখি এখন এখন বিষয়টি দেখতে কেমন লাগে জিনিসটি এখন আমাদের ঠিক এইরকম লাগতেছে দেখতে তো আমাদের মোটামুটি এখানকার কাজ শেষ এখানে আমরা সার্চ বার আছে সার্চ বার এটা অবশ্যই রাখবো ঠিক আছে তো আমরা মোটামুটি আমাদের মেনু বারটা ইনস্টল করে ফেলেছি আমরা চাইলে এখন মেনু বারটি যে আমরা যে থিমটি যে কালার কালারটিও চেঞ্জ করতে পারি আমার কাছে এই কালারটি সুন্দর লাগছে তারপর কালারটি কীভাবে চেঞ্জ করবো আমি দেখাই দেবো জাস্ট আমরা এখান থেকে থিমে যাব থিমে যাওয়ার পরে আমরা কাস্টমাইজ যাব কাস্টমাইজ যাওয়ার পরে যেটা করবো সেটা হচ্ছে আমরা কালারটি জাস্ট হেডলাইনে যে কালার আছে কালারটিকে যে কালারটিকে আমি চেঞ্জ করতে চাচ্ছি অ্যাডভান্স থেকে ব্যাকগ্রাউন্ড বলতে পারে থিম অ্যাডভান্স থেকে আমি কালারটি চেঞ্জ করতে চাচ্ছি থিম কালার এক রাতে তো এটা আমাদের ব্ল্যাকটাই সুন্দর লাগছে দেখতে না ওকে এটাকে আমরা ব্ল্যাকটাই রেখে দিই আচ্ছা মেন ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে মেন ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে এটা এটাকে আমরা যদি sıçradan. হেন হ্যাঁ। আমাদের মোটামুটি কাস্টমাইজ শেষ আমরা চাইলে এখানে পপুলার পোস্ট হোম এবং কন্ট্রাক্ট আমরা এখন আমরা আরেকবার লেআউটে যাব এই আমাদের সেজন্য আমাদের দরকার আমরা আমাদের যে মেন ব্লগার ডট কম আছে ঠিক আছে ব্যাক ব্লগার চলে যাই এখানে চলে আসার আমরা আবারও লেআউটে যাব লেআউটকে আমরা এখন কি করতে পারি আমরা কি দিব হ্যাঁ, যে মেনু ফুটার আছে ফুটারটা দেখি ফুটারটা একটু কাস্টমাইজ করা থাকে না হ্যাঁ ফুটারে যে হোম অ্যাবাউট কন্ট্যাক্ট এটা আছে তো এটা আমাদের এটা থাকবে অবশ্যই থাকবে আমরা আমাদের আছে গিয়া দেখুন এখানে হোম এডিট করে এখানে আমরা ইউআরএল দিতে পারবো হোমে হ্যাঁ, কি ইউআরএল দেবো জাস্ট আমাদের সেই ইউআরএল চলে যাবে জাস্ট এটা আমরা পরবর্তী ক্লাসে দেখবো কীভাবে হোমে কি ইউআরএল সেট করবো আমরা জাস্ট এখানে একটা পোস্ট করে দেখি এখন আমাদের ওয়েবসাইট কেমন লাগে দেখে ঠিক আছে জাস্ট এখানে একটা পোস্ট করবো পোস্টে চলে যাই পোস্টের জন্য আমি জাস্ট এখান থেকে কপি পেস্ট করবো ওকে আমাদের পোস্ট করার জন্য আমরা এখান থেকে create a new post post আমরা দুটিভাবে করতে পারি এটা এইচটিএমএল ভাবে করতে পারি আবার যদি আমরা যারা কোডিং জানি তারা এইচটিএমএল করতে পারি আর যারা কোডিং জানে না তারা জাস্ট কম্পোজে এসে খুব সিম্পলি আমি জাস্ট এখানে কপি পেস্ট করতেছি আপনারা অবশ্যই কপি পেস্ট করবেন না ঠিক আছে আপনাদের পোস্টের জন্য একটা টাইটেল প্রয়োজন আমি একটা টাইটেল কপি করে নিয়ে নিলাম আপনারা অবশ্যই কপি পেস্ট করবেন না কপি পেস্ট করলে তো অবশ্যই আপনারা অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনারা আপনাদের কপিরাইট <clears throat> আপনাদের ক্লেম করবে এবং এক্সট্রা করে আপনাদের ওয়েবসাইট ব্যান করে দেবে তো আপনাদের অবশ্যই মনে রাখবেন আপনারা কখনোই কপি পেস্ট করবেন না যেটাই বল করবেন নিজে টাইপিং করে করবেন ঠিক আছে তো আমরা একটা হেডলাইনে গেলাম হেডলাইন দিলাম হেডলাইন থেকে এখন আমরা করবো আমাদের কিছু কন্টেন্ট প্রয়োজন তাই না তো আমি জাস্ট এখান থেকে আমি একটা কন্টেন্ট নিয়ে কন্টেন্টটা জাস্ট কন্টেন্টটা দিয়ে দিলাম এখন আমাদের একটি পিকচার দরকার আমি এই পিক্স পিকচারটিকে ডাউনলোড করতেছি আমি এই পিকচারটিকেই দেব পিকচারটি আমরা এই লেখাটার মাঝখানে দিতে পারি এখানে পিকচারটি দিতে পারি তো পিকচার আমরা পিকচার অ্যাড করতে হলে আমাদের যেটা কথা সেটা আছে দেখুন এখানে পিকচার অপশন আছে আমরা চাই ভিডিও অ্যাড করতে পারি এখানে ভিডিও অপশন আছে এখানে পিকচার অপশন আছে আমরা পিকচারে যাব পিকচারে যাওয়ার পরে এন্ড জাস্ট চুজ ফাইলে যাব চুজ ফাইল থেকে আমাদের এই যে পিকচারটা আমরা পিকচারটি একটু এসে করে দেবো যেটা আছে আমাদের যে সাইটের যে নামটি আছে সেই নামই আমরা দিয়ে দেবো আমরা কি বলবো সবুজ সংঘ ছিল সবুজ সংঘ ওকে পিকচার আপলোড হয়ে গেছে আমরা এখানে পিকচার ছিল অ্যাড সিলেক্টেড দিয়ে দিলাম আসতেছে আমাদের পিকচার কিন্তু ডাউনলো আমরা চাইলে এই পিকচারটিকে আমরা একটু বড় করে নিতে পারি এখন মিডিয়াম আছে লার্জেস্ট করে বড় করে নিতে বা অরিজিনাল সাইজে দিতে পারি এটা হচ্ছে অরিজিনাল সাইজ পিকচারের তো আমরা অরিজিনাল সাইজটাই রাখবো বা আমরা একটু লার্জ করে রাখি অরিজিনাল সাইজ এক্স লার্জ বা অরিজিনাল সাইজ না লার্জ করে এটা আর কি দেখতে সুন্দর লাগবে আমরা চাইলে এই ইমেজের ক্রেডিটটাও দিতে পারি ক্যাপশন দিতে পারি ঠিক আছে অ্যাড ক্যাপশনে দিয়ে আমরা এখান থেকে ইমেজ ক্রেডিট বাই গুগল বা যেটা দিতে পারি ঠিক আছে অ্যাড ক্যাপশন একটা দিয়ে দিলাম তাহলে ইমেজটিকে লিঙ্ক আপ করতে হবে আমার যদি মনে হয় যে আমার ইমেজে ক্লিক করলে কোনো কিছু লিঙ্ক দিয়ে দেবো তো আমি দেখি ইমেজ একটা জাস্ট আমি এই যে এই সাইটের লিঙ্কটাই দেবো ঠিক আছে আমরা একটা লিঙ্ক আপ করে দিতে পারি ইমেজ মানে যেখানে লিঙ্ক অপশন আছে আমরা লিঙ্কে গেলাম লিঙ্কে যাওয়ার পরে জাস্ট কী করবো এখান থেকে আমরা যে লিঙ্কটি দেবো সেই লিঙ্কটি এখানে কপি করতে আমি জাস্ট দেখানোর জন্য করতেছি এটা ঠিক আছে অবশ্যই মানে আমি দেখানোর জন্য করতেছি তো আমরা লিঙ্ক যখনই করবো অবশ্যই লিঙ্কে ক্লিক করার জন্য নতুন একটা উইন্ডোতে চলে যায় তাছাড়া যদি সেম উইন্ডোতেই আসে হবে কি আমার ওয়েবসাইটে সে অন্য ওয়েবসাইটে চলে গেল তো আমরা কী করবো ওপেন দিস এটা চেক মার্ক দিয়ে দেবো open this link in new window আমরা এখান থেকে ক্লিক করে লিঙ্কটা করে দিলাম এখন আমাদের এটা লিঙ্ক হয়ে গেছে অলরেডি ঠিক আছে তো আমরা এখন যেটা করবো আমরা তাহলে এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে লিঙ্ক বসাই দিতে পারি যেমন যদি মনে করেন আমি এখানে এই যে উইন্ডোজ সেভেন এটাকে আমি লিঙ্ক আপ করবো তো এটাকে লিঙ্ক আপ করে জাস্ট এখানে সিলেক্ট করে আমরা লিঙ্ক ক্লিক করে আমি এখানে একটা লিঙ্ক বসাই দিলাম এখানে দিয়ে করে দিলাম বাস এটা একটা লিঙ্ক হয়ে গেলাম ঠিক আছে আমার চাইলে আমি এখানে ক্লিক করে এই যে লিঙ্কটাকে থেকে আমি এখানে রিমুভ করে দিতে পারি ওকে আচ্ছা, ঠিক আছে আমাদের ওয়েবসাইটটিকে এটা হয়ে গেলো আমরা ওয়েবসাইটটি অবশ্যই পাবলিশ করার আগে দেখে নেবো প্রিভিউ করে দেখে নেবো ওয়েবসাইটটি কেমন লাগতেছে দেখতে ঠিক আছে আমরা পোস্টটি কেমন লাগছে দেখতে সেটা দেখে নেবো সেটা জন্য আমরা চলে যাবো প্রিভিউয়ে প্রিভিউ করলে আমরা দেখতে পাবো এটা কেমন হবে দেখতে ঠিক আছে দেখুন আমাদের ঠিক এইভাবে আসবে পোস্টটি হ্যাঁ কাস্টমার এরকমভাবে দেখতে পারবো তো আমরা দেখি সব কিছু ঠিকঠাক আছে কিনা হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে তো আমরা এখন এখান থেকে আমরা পাবলিশ করে দিই জিনিসটা পাবলিশ করার পরে আমরা এখান থেকে এই সাইটটিকে রিলোড করি এখন রিলেট করার পরে ঠিক আমাদের কি এমন আসতেছে এইরকম আসছে তাই না আমাদের এখন একটা হোম বাটন আছে এখন হোম আমাদের হোমে আছে তো আমরা এখান থেকে কি করতে পারি আমরা এখন পোস্টটিকে দেখবো দেখার জন্য আমরা জাস্ট এখানে ক্লিক করি দেখুন ইমেজ অথবা এখানে ক্লিক করলে দেখুন আমাদের পোস্টটি ওপেন হয়ে যাবে তখন আমাদের ঠিক আমরা পোস্ট করলাম পোস্টে আমরা দেখুন এখানে আমরা লিঙ্ক আপ করছি দেখি লিঙ্কগুলো কাজ করে কিনা মানে এখানে দুইটা লিঙ্ক পাঠিয়েছি লিঙ্ক কাজ করেছে ঠিক আছে লিঙ্ক কিন্তু আমাদের কাজ করতেছে তাই না আমরা দেখুন এই যে এখানে একটা লিঙ্ক দিয়েছিলাম এটাও কিন্তু কাজ করতেছে তো আমরা এইভাবেই আর কি মূলত পোস্টগুলো করব পোস্ট করে অনেক পোস্ট করতে হবে অনেক পোস্ট করতে হবে পোস্টগুলো করে দেবো তারপরে আমরা কী করবো এই যে সব জায়গায় যে লিঙ্কগুলো আছে আমাদের আমরা সব জায়গায় সেই লিঙ্কগুলো করবো লিঙ্কগুলোতে আমাদের যে হচ্ছে গিয়া সোশ্যাল লিঙ্ক আপ আছে সেই লিঙ্ক আপগুলো করবো তো আজকের ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে আমি চাচ্ছি না আরও অনেক বড় করি তো আমি নেক্সট ভিডিওতে দেখাবো কীভাবে আমরা এই লিঙ্ক আপগুলো করবো এবং এখানে আমরা অ্যাডসেন্স বা অ্যাড কোথা থেকে নিয়ে আসবো অনেকেই ভাবে যে অ্যাডসেন্সের অ্যামাউন্ট অ্যাকাউন্ট ভাই অ্যাডসেন্সের অ্যাকাউন্টে কীভাবে অ্যাড থেকে ইনকাম করবো তো খুবই ইজি হয়ে আছে যেখান থেকে আপনার অ্যাডসেন্সের অ্যাকাউন্ট ছাড়াও বিভিন্ন মার্কেট থেকে অ্যাড নিয়ে এসে এখানে বসে আপনি সেই অ্যাড থেকে ইনকাম করতে পারবেন আমরা দেখাবো এখানে আমরা কীভাবে একটা ভিডিও অ্যাড করবো সেটাও আমরা দেখাবো হ্যাঁ এখানে আমরা কীভাবে আমাদের ফেসবুক বা টুইটার ইন্টারেস্ট ইনস্টাগ্রাম সোশ্যাল লিঙ্কগুলো অবশ্য সেগুলো আমরা অবশ্যই দেখাবো হ্যাঁ তো আজকে ভিডিওটা অনেক বড় হয়েছে আমি চাচ্ছি না যে আরও অনেক বড় করি কারণ এত বড় ভিডিওতে একদিন এত দেখানো সম্ভব না আজকে যতদূর পর্যন্ত দেখালাম আপনারা বাড়িতে অবশ্যই আপনাদের হোমওয়ার্ক করবেন হোমওয়ার্ক করে আমি গত ভিডিওতে যেটা দেখেছিলাম আমি বলছিলাম যে সবাই ভিডিওটা দেখে সেমভাবে একটি করে থিম আপলোড করে আপনারা অবশ্যই পাবলিশ করে দেবেন মানে কেউ কিন্তু কিছু করেন নাই হ্যাঁ আরও একটি কথা আমরা এখানে দেখুন এই যে হোম বাটনের মধ্যে যদি যাই হোম এটা আসবেই আমরা ন্যাশনালের মধ্যে কিন্তু দেখুন এখন ন্যাশনালের মধ্যে অন্য একটা ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে তো আমরা চাইলে কি করতে পারি আমরা এখানে যতগুলো লিঙ্ক আপ আছে ধরুন আমাদের যে মেনু বার আছে আমরা চাইলে এই ক্যাটাগরি এই এগুলোকে বলা হয় ক্যাটাগরি এক একটা ক্যাটাগরিতে আমরা এক একটা পোস্ট করতে পারি আমরা যদি সেই ক্যাটাগরিতে ধরুন পলিটিক্সের মধ্যে পলিটিক্সে করলাম স্পোর্টের মধ্যে স্পোর্ট করলাম এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট করলাম সেগুলো আমি আমরা আমি শেখাবো তবে নেক্সট ভিডিওতে তো আজকের ভিডিও এই পর্যন্তই এতক্ষণ ধৈর্য ধরে সবাই ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ আশা করি সবার উপকারে আসবে আর এটা ভালো করে দেখুন দেখি আপনারা সেমভাবে অনেকগুলো পোস্ট করুন আমি তো একটা পোস্ট করে সিম্পলে দেখালাম অনেক পোস্ট করতে অনেক সময় লাগবে আমি জাস্ট দেখানোর জন্য একটা পোস্ট করে দেখালাম তো আপনারা অনেক অনেক পোস্ট করুন পোস্ট করে আপনারা ঠিক আপনাদের ওয়েবসাইটের লিঙ্কটি অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবেন আর যারা এখন আমি বলছি যারা এখনও প্রথম ভিডিওটি দেখেন নাই তারা অবশ্যই প্রথম ভিডিওটি দেখে আসুন ভিডিও ডিসক্রিপশন বক্সে বক্সে ভিডিওটির যে প্রথম ভিডিওতে আমি দিয়েছিলাম এই ওয়েবসাইটের বিষয়ে বা ব্লগের ব্লগ পোস্ট কমে আপনারা সেটা পেয়ে যাবেন সেটাকে অবশ্যই দেখে নেবেন আছে আর সবাই অবশ্যই হোমওয়ার্ক করবেন ভালো করে হোমওয়ার্ক করবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর যারা এখন নতুন এই মুহূর্তে নতুন আমার চ্যানেল যুক্ত আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেলবটন অন করে রাখুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখা হবে আগামী কোনো ভিডিওতে ততক্ষণ ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কেমনই আজকে ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাইকে